তোকে দেখে মনে স্পিকার বাঁধলো ভলিউম ফুল ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল তোকে দেখে মনে স্পিকার বাজলো ভলিউম ফুল ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল উপরি তুই তোর প্রেমেতে মন হলো মশগুল ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল খুদার কাছে বলছি তোর প্রেম চোখ তোর ঝুমকো কানের দুল তোর কাজল কালো চোখ তোর ঝুমকো কানের দুল ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল বাংলাদেশের সব পোলাপান তোর প্রেমে মশগুল ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে চুল কালো চোখ তোর ঝুমকো কানের দুল চুল কালো চোখ তোর ঝুমকো কানের দুল ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল বাংলাদেশের সব পোলাপান তোর প্রেমে মশগুল ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল